হ্যাঁ আই লাভ ইউ একটু অন্য টাইপের বলো তুমি মিষ্টি আমি ঝাল চলো বিয়ে করে ফেলি কাল আচ্ছা ভাই একটা বাঘের খাঁচার ভিতরে যদি আপনার বউ ও শালিকে আটকানো হয় আপনি আগে কাকে বাঁচাবেন হান্ড্রেড পার্সেন্ট বাঘরে বাঘ আরে ভাই আইফোন কি দিয়ে নিলি ব্যাস একটা কিডনিতেই হয়ে গেল তোমার টয়লেট ছেড়ে যাচ্ছি ফিলিংস হচ্ছে হোক তাতে কি আমি রাস্তাঘাটে হাগার লোক দুঃখে বিষ খাইতে গেছিলাম খেতে গিয়ে বেশি বিশের মেয়াদ নাই ভয়ে আর খাইলাম না যদি মইরা যাই তুমি এরকম সবসময় লুঙ্গি কাঁধে নিয়ে ঘুরে বেড়াও কেন সুবিধা সুবিধা কি সুবিধা ওই গলায় হাওয়া বাতাসটা একটু ওই নুরি আমি সিঙ্গেল এতদিনে মনের আশা পূরণ হয়েছে সুন্দরী মেয়ে একটা আমার প্রেমে পড়েছে আমি সিঙ্গেল নাকি ডাবল এটা জানতে চেয়েছে আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে তোমার সাথে করব আমি তাড়াতাড়ি বিয়া হে সুন্দরী তোমার নাম কি কলেজের সবাই আমাকে বোন বলে ডাকে ও দোস্ত এইটাই তাহলে সেই মেয়ে যার জন্য সবাই আমাকে দুলাভাই বলে ডাকে <laughs> আমার জামাই রে বলছি তুমি জিপ গাড়ি বাড়ালো বুঝছা আমরা ঘুরমু মানুষ তাকায় থাকে আমি কি সুন্দরী ডানা কাটা পড়ি দূর মরার ভাল লাগে না চলো চলো ভাইয়া এভাবে আর কতদিন বাসার বাইরে থাকবা জানোই তো আব্বু একটু রাগি মানুষ রাগ করে যা তা বলে চলো এখন বাসায় চলো তোরে আমি বলছি না আর কোনোদিন আমি বাসায় যাব না তারপরেও বারবার কেন অসুস্থ তুই না আসলে তুমি যে আর কোনোদিন বাসায় যাবে না এটা শুনতে আমার খুব ভালো লাগে চাচা তোমার হলো একটা কবিতা লিখছি শোনা তো দেখি তোর কবিতাটা আমি হইছি কবিতা তুমি হইছো চন্দ আমি হইছি পাত তুমি হইছো গন্ধ কি কাজ করিস কাম নাই বেকার কেন কাম খুঁজে পাসনি পাবো না কেন সবাই তো খেদাই দেয় কেন মানে ঘটনা হইল গিয়া আমার কথাবার্তা একটু উল্টা পাল্টা টিকটক করি মাত্র এক সপ্তাহ হয় এই এক সপ্তাহ না যাইতেই বন্ধুগুলার সাথে দেখা হইলেই তারা সেলিব্রিটি কয় বাজারে গেলে পাড়া প্রতিবেশীর সাথে দেখা হইলেও তারা সেলিব্রিটি কয় হ আমিও বুঝা গেছি তারা আমার থেকে মজা লয় जब देखा ऊ करते 哎呦我的妈！